প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দীর্ঘ ভোগান্তির অবসান চালু হচ্ছে রাজশাহী নগরীর ভদ্রা নওদাপাড়া চার লেন সড়ক এলসি সংকটে সোনা মসজিদের আমদানিতে ধস কারণ জানে না কেউ নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত অসচ্ছল মেয়েদের দায়িত্ব নেবে জেলা প্রশাসন শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত দীর্ঘ ভোগান্তির অবসান হতে চলেছে রাজশাহী নগরীর ভদ্রা রেল ক্রসিং হতে পারিজাত লেখ হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কে চলাচলকারী সাধারণ মানুষের রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় সত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কাজ প্রায় শেষের দিকে ভোগান্তির অবসান হওয়ায় খুশি এই সড়ক ব্যবহারকারীরা এরই মধ্যে এই সড়কে আলোকায়নের উদ্বোধন করেছেন city mayor A H M Khairuzzaman Liton Imran আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের প্রতিবেদন দেখে মনেই হবে না যে কদিন আগেও বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা ছিল এই সড়কটি চরম ভোগান্তি আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করত যানবাহন সেই দৃশ্য এবার পাল্টেছে চার লেনের প্রশস্ত রাস্তা আর আইল্যান্ডের মাঝে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি আলোকবাতি পাল্টে যাওয়া এমন সড়ক পেয়ে খুশি এর ব্যবহারকারীরা না এখন তো সুবিধা হয়েছে আমাদের জন্য আগে ভদ্রা থেকে এখানে আধা ঘন্টা টাইম লাগতেন পাঁচ মিনিট টাইম লাগে অসুবিধা রাস্তাঘাট ভাঙা ছিল এখন খুব ভালো হয়েছে রাস্তাঘাট না এখন রাস্তা জন্য গাড়ির কোনো ক্ষতি হচ্ছে না আগে গাড়ি পাতি মাতি বিভিন্ন তো ভাঙা ভাঙতে চলছে গাড়ি বিভিন্ন ডিস্টার্ব হয়েছে আমাদের সাধারণ জনগণের সুবিধা গাড়ি ঘোড়ার সুবিধা সব দিক দিয়ে সুবিধা আগে খুব খারাপ ছিল ভাঙা ছিল চলাফেরা করা যেত না গাড়ি ঘোড়া নষ্ট করে থাকতো প্রায় উনসত্তর কোটি আটাত্তর লাখ টাকা ব্যয়ে রাস্তা কার্পেটিং ড্রেন অযান্ত্রিক যানবাহন লেনের কাজ প্রায় শেষ আর সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিসমিল্লা ট্রেনিং কোম্পানি প্রজেক্ট পাশ হওয়ার পরে কাজ তো অতি দ্রুত গত এক বছরের আগেই মেয়র মহোদয় টেন্ডার করে উদ্বোধন করে দিয়েছিলেন ওনার নির্দেশ ছিল যত দ্রুত সম্ভব তার কারণ এই রাস্তাটা খুব খানাখন্দ হয়ে একেবারে চলাচলের অযোগ্য হয়ে গেছিলো যার জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করে মোটামুটি কাজ প্রায় শেষ বললেই চলে এখন কাজের মান তো ইনশিওর করে ইঞ্জিনিয়ার সাহেবরা আমি করি গতি এবং আমিও কোয়ালিটি লক্ষ্য করি কিন্তু ওনাদের দায়িত্ব আমারও দায়িত্ব আমি থাকলে পরে হয় কি আমার যে লোকবল আমার স্টাফরা হুম তারা একটু মানে আগ্রহ হয় তাদের ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হয় যে কন্ট্রাক্টর সাহেব নিজে এসছে হ্যাঁ নিজে সময় দেয় তখন তারা ওইভাবে কাজটার গতি তৈরি করার চেষ্টা করে সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে রাস্তার দুই ধার সড়কটিকে দৃষ্টিনন্দন করতে আইল্যান্ডের মাঝে বসানো হচ্ছে একশো পঁয়ষট্টিটি বৈদ্যুতিক খুঁটি এতে সংযোজন করা হবে তিনশো ত্রিশটি আধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি সড়কবাতি এর মধ্যে এই সড়কে আলোকায়নের উদ্বোধন করেছেন নগর পিতা A H M Khairuzzaman Liton পর্যাপ্ত জনবল আর প্রকৌশলীদের দিক নির্দেশনায় দিনরাত চলছে নির্মাণ কাজ তাদের আশা নির্ধারিত সময়েই সম্পূর্ণ শেষ হবে চার দশমিক সতেরো কিলোমিটার দৈর্ঘ্য এবং আশি ফুট প্রস্থ এই সড়কের নির্মাণযোগ্য শহরের জনদুর্ভোগের রাস্তা হচ্ছে এটি সেই হিসাবে আমাদের মাননীয় মেয়র টেন্ডার করার পরে আমরা যেভাবে পদ্ধতিতে কাজ করে আসছি আমরা স্যাটিসফাইড যে না কাজটা যেটা করলাম আল্লাহ রহমতে কাজটা লংজিভিটি ভালোই হবে এবং মালের মাল মেটেরিয়ালসও ভালো কাজ পুরোপুরি শেষ হতে টোটাল রাস্তা শেষ হতে এখনও সময় লাগবে আমার এখানে দুইটা প্যাকেজ একটা হচ্ছে যে যে ফুটপাথের রেলিং একটা আছে আর এক রাস্তার ডিভাইডারের এ কাজ আছে রেলিংয়ের কাজও অলরেডি শুরু হয়ে গেছে সময় খুব একটা লাগবে না আশা করছি আর কি সড়কটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণের কথা থাকলেও বর্তমানে এটির অর্থায়ন ও নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন এই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হলে অত্র এলাকার আর্থ সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের তোফায়েল হোসেন বরেন্দ্র টিভি রাজশাহী আগামী তিন ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ সময় বক্তারা বলেন গণসমাবেশকে টার্গেট করে প্রশাসন দিয়ে নেতাকর্মীদের হয়রানি করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হচ্ছে সেসব ঘটনায় মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ বুধবার রাত পর্যন্ত সাবেক এমপি নাদিম মোস্তফা সহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে জনগণকে হয়রানির জন্য জড়িত পুলিশ সদস্যদের একদিন আইনের আওতায় আসতে হবে তারা বলেন রাজশাহীর গণসমাবেশ বানচাল করতে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার নির্দেশে বিএনপির কর্মী সভায় বাধা দেয়া হচ্ছে ককটেলের নাটক সাজানো হচ্ছে এটি বন্ধ না হলে পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন এই নেতা সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে হরিশপুর শেরিবাংলা উচ্চ বিদ্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে এই শপথ গ্রহণ ও বাল্যবিবাহকে না বলি অনুষ্ঠানে শপথ গ্রহণ করান জেলা প্রশাসক শামীম আহমেদ এ সময় তিনি বলেন আর্থিক সংকটের কারণে যদি কোনো অভিভাবক মেয়েদের লেখাপড়া চালাতে না পারে বা ভরণ পোষণ চালাতে না পারে তাহলে সম্ভাব্য বাল্যবিবাহ প্রতিরোধে সেই শিক্ষার্থীর লেখাপড়া চলাকালীন সকল দায়িত্ব নেবে জেলা প্রশাসন তাই বাল্যবিবাহ প্রতিরোধে সকল মহলকে সচেতন হতে হবে ডিপিএফ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আট শতাধিক শিক্ষার্থীকে শপথ গ্রহণ করানো হয় এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহের কারণে নানা সমস্যার কথা তুলে ধরেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান সহ সচেতন ব্যক্তিবর্গ তারা বলেন অনেক সময় আর্থিক অনটন আর ইফটিজিং এর হাত থেকে বাঁচতে অভিভাবকরা মেয়েদের বাল্য বিবাহ দিতে বাধ্য হয় এর ফলে তাদের নানা সমস্যায় ভুগতে হয় বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা সবশেষে বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীরা বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন নোয়াখালীর কবিরহাট ও সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ও গত বুধবার বিকেলে উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এর আয়োজন করা হয় কবিরহাটের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এদিকে সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ আঠারো বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয় এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশে এখন সরকার হটানো চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তুত হতে হবে প্রতিরোধ করে তুলতে হবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি পরাজিত করতে পারবে না তিনি বলেন নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ অন্যান্যরা এদিকে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম সহ অন্যরা এলসি সংকটে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে বেশ কিছুদিন ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বন্দরে প্রবেশ করেনি কোনো ফলের ট্রাক আর অন্য পণ্য আমদানি হলেও যা পরিমাণে অনেক কম এতে কর্মহীন হয়ে পড়েছে বন্দরের কয়েকশো শ্রমিক তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কিছুই বলতে চান না বন্দর কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সোহান মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তোফাইল হোসেন সোনা মসজিদ স্থলবন্দরে গিয়ে দেখা যায় শ্রমিকরা অলস বসে আছে কাজের আশায় কিন্তু বন্দরে যে পরিমাণ শ্রমিক রয়েছে সে পরিমাণে আসছে না ভারতীয় পণ্যবাহী ট্রাক ফলে কাজ না থাকায় শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে শ্রমিকদের এদিকে বন্দরের পর্যাপ্ত পরিমাণ ভারতীয় পণ্যবাহী ট্রাক না প্রবেশ করায় হতাশায় দিন কাটাচ্ছেন ট্রান্সপোর্ট শ্রমিকরাও আগলে জেলা গাড়ি লোড দিতাম এখন পারি না আমরা গাড়ি লোড দিতে আমরা এখন দশটা চারটা পাঁচটা ছটা গাড়ি হয়েছে আগে দশ বারোটা পনেরোটা বিশটা করে দিতাম এর মতন গাড়ি ঘোড়া ঢুকছে না আর কাজ কাম হচ্ছে না আগে ধরেন আপনার লেবারি করে আমরা দিনে পাঁচশো সাতশো হাজার টাকা দিনও কামাই হয়েছে এখন কামাই টামাই হচ্ছে না গাড়িও ঢুকছে না বাংলাদেশে ডলার কম ডলারের জন্য কাজ কাম ওরকম হচ্ছে না এখন ওরকম দুই একটা গাড়ি ঘোড়া হচ্ছে খুব গাড়ি লোড আনলোড হচ্ছে না আপনার গাড়ি ঘোড়া বেশি আসতো ইন্ডিয়া থেকে আপনার ভাড়া বেশি ছিল এখন আমরা ভাড়া কম পাচ্ছি গাড়ি ঘোড়া কম আসছে এর জন্য আমরা ভাড়া কম পাচ্ছি আমদানি রপ্তানি কারকরা বলছেন গত এক মাস থেকে এলসিগুলো একটু দেরিতে হচ্ছে ফলে দেখা দিয়েছে এমন সংকটের তবে তাদের আশা খুব শিগগিরই কেটে যাবে এই দুর্দশা আমাদের সোনামসজিদ স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এখন আমাদের এলসিগুলো একটু স্লো হচ্ছে ব্যাংক এলসি দিতে একটু দেরি করছে সেজন্যই সেটা অল্প কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ গত মাস থেকে এই বন্দরে পণ্য আমদানি কমেছে তথ্য বলছে আগে প্রতিদিন তিনশো থেকে চারশো ট্রাক এখানে প্রবেশ করত আর বর্তমানে দুশো থেকে দুশো আশিটি ট্রাক প্রবেশ করছে তবে কি কারণে পণ্য আমদানি কমছে তা জানাতে পারেননি পানামা পোর্ট লিঙ্কের কর্মকর্তারা থেকে লক্ষ্য করছি যে বন্দরে প্রায় সত্তর আশি গাড়ি প্রবেশ কম করছে তখন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার বন্ধুরা প্রায় সত্তর আশি গাড়ি প্রবেশ